আবু জেহেল বাজার থেকে একদিন আটার বস্তা নিয়ে আসছে কিসের বস্তা আটার বস্তা আটার বস্তা নিয়ে চলে আসতেছে নেতা মানুষ তো তো সাহাবি গরিব মানুষ বললেন ভাই তুমি আটা নিয়ে গেলে আটার বস্তা তো আটার বস্তার দামটা দিবা না আবু জেল কয় তুই আমার আমার কাছ থেকে দাম চাস কেন বস আটার দাম কি দেওয়া যাবে না চুপ কর পাঠায় দে আটার বস্তা পাঠায় দিস বেশ কিছুদিন চলে গেছে বললেন যে আপনি তো একটা একটা বস্তা আটা নিয়েছিলেন দামটা দিবেন না আবু জেল বলে এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস তুই কি টের পাস না দেবো কি দেবো না এরকম লোক তো বাংলার জমিনে নাই বুঝতে হবে বুঝে নিতে হবে সবকিছু সাহাবি বেচারা একদম অসহায় হয়ে নবীর কাছে চলে গেলেন রসুল বললেন দেখো আমার তো তেমন কিছু করার নাই আমি কি করব কেমন আমি তোমাকে এই আটার দামটা উদ্ধার করে দেব জিবরিন আমিন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ কোনো টেনশন করবেন না আটার দাম আপনার হাতে আবু জেহলে এমনি দিয়ে দেবে একটু আসতে কারণ সুবাহান আল্লাহ আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের এমনি দিয়ে দেবে আপনাকে শুধু যাবেন সামনে দাঁড়াবেন এমনি হাজির করে দেবে সব টাকা ঠেলার নাম কি বাবাজি একটু লম্বা কথা শুনতে কষ্ট হবে না তো আপনাদের জোরে বলি ইনশাআল্লাহ সুরার নাম কি আশুরা সুরার নাম আশুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون جربون الله أكبر والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই ছোট পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেনই না বান্দাকে এমনি মাফ করে দিবেন একটু আস্তে কোন সুবহানাল্লাহ ছোট পাপকে আল্লাহ দেখবেনই না আরেক জায়গায় এই কথাটা আসছে بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার আরেক জায়গায় বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি বড় বড় গুণাগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও বাদ দিয়ে দাও আমি তোমার জীবনের ছোট ছোট গুণাগুলোকে আমি আল্লাহ এমনি তোমার জীবন থেকে মাফ করে দেব এটা কি আমার কথা কার কথা আসতে বলবেন না কার কথা আর আমরা সেই ছোট গুণা নিয়ে ব্যস্ত বড় গুণা নিয়ে কোনো টেনশন নাই ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে আমি নাচতে বলবো না জোরে বলবো এরপরে বেতের নামাজ তিন রাখাত পড়বো না এক রাখাত পড়বো ফরজ নামাজের পরে মনোজাত করব কি করব না তারপরে বুকে হাত বাঁধবো না নাভিতে হাত বাঁধবো এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয় আসতে কন কেন এগুলো বিষয় কি বড় কোনো বিষয় এগুলো নিয়ে সমাজে কিছু ফেতনা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করা সুদ তো শ্রীপুরে নাই সুদ কি শ্রীপুরে আছে আছে এই মুহূর্তে কি উঠবেন না যদি ওঠেন ভাববো ওটা বড় সুক্ষ খুব সাবধান ওয়াজের মোড় বুঝে বুঝে ওঠা বসা করি বসেন সবাই আপনি মুখে দাড়ি রেখেছেন মাথায় সুন্দর টুপি দিয়েছেন চার লাখ টাকা খরচ করে হজ করেছেন আপনি দান সদ্গা করছেন ভালো কথা আপনি সুদের মহাজন হয়ে বসে আছেন জান্নাত মামুর বাড়ির আবদার হ্যাঁ আপনি শির্কের কাজ করছেন জান্নাত কি এতই সস্তা আবার কিছু লোক আছে যাদের জীবনে নফল কাজগুলো নাই কিন্তু কোন কবিরা গুণা তার জীবনে নাই ওই লোকটাই জান্নাতের মেহমান হয়ে যাবে ঠিক কিনা আমাদের শুধু বাহিরটা দেখি যদি পাঞ্জাবিটা একটু ফাড়া হয় জুব্বা পরে নাই লোকটার তাকুয়া নাই দাড়ি একটু ছোট অথবা দাড়িটা রাখতে পারে নাই কত ফাঁসেক ফতু শেষ আছে না নেই বলেন তো আছে না নেই তুমি দাড়ি ধুয়ে কি করছো তুমি দাড়ি রেখে কি করেছো আমি দাড়িকে অবহেলার চোখে দেখছেন আবার ভুল বুঝবেন না ক্যামেরাম্যান আবার উল্টা পাল্টা এগুলো করেন না গুজব দাঁড়িয়ে রাখতে মানা করছে কথা তো কথা কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে খুব মারাত্মক বিষয় কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে আমি দাড়ি কেঙ্কার করছি না আমার নবীজির মুখে দাড়ি ছিল দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব সুন্নত না সুন্নত তো একটু ছাড় আছে দাড়ি রাখা কি আরো জোরে ওয়াজিব কিন্তু দাড়ি না রাখলে কি মুশ্রিক হবে আসতে কন কেন দাড়ি যদি কেউ না রাখে সে কি মুশ্রিক হবে মুশ্রিক হবে না তাহলে মুশ্রিক এর যে গুণা আর দাড়ি না রাখার গুণা একরকম না তফাত আছে তফাত আছে না নাই আচ্ছা মারাত্মক মারাত্মক গুণাগুলো হচ্ছে সুদের কারবার চলছে জেনার কারবার চলছে ইয়াবার ব্যবসা করে ইয়াবার কিসের ব্যবসা উনি হস করেন কোটি কোটি টাকা কামাই করে কক্সবাজারের মাহফিল আমার ছিল আমি তাকে দেখলাম উনি হাজি সাহেব শুনলাম বাই দিবাই উনি এগুলোর কারবার করেন আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন খুজুর এটা তোমার ব্যবসা আমি খাই না আমার পরিবারের কেউ খাই না আমি জনগণকে একটু খাওয়াই বুঝতেছেন কি আমার কথা বুঝতেছেন তাহলে এই চিন্তা মাথায় নিয়ে মাথায় টুপি দিয়া হজ কইরা কোনো লাভ হবে আসতে বলবেন না হবে হবে না আমার বডি সুন্দর চেহারা সুন্দর সব কিছু সুন্দর কিন্তু হার্ড আমার নাই আমি মূল্যহীন যেই দেহে হার্ট থাকবে না তার কোনো মূল্য থাকবে না সুন্দর যদি আপনি কি করবেন কিন্তু দেহটা কঙ্কাল সার তার গায়ে তেমন গোস্ত নাই কিছুই নাই চেহারার সৌন্দর্য নাই কিন্তু হার্ট আছে তার মূল্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে এরপর আমরা অজীবের দিকে চলে যাব এরপর আমরা সুন্নতের দিকে চলে যাব সুন্নত নফল নিয়ে আমরা টানাটিনি করতে গিয়ে ফরজগুলোকে আমরা হারায় ফেলছি আস এগুলো করা যাবে না আল্লাহ বলছেন বান্দারে বড় বড় গুণাগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না কি কথা দেখেন আর আমরা ছোট ছোট গুণা নিয়ে ছোট ছোট বিষয় না আমরা নাচানাচি করি শিরকের কাজ করা যাবে না বেদাতের কোনো কাজ করা যাবে না